আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আশা ব্যক্ত করে বলেছেন দুই ছাব্বিশ সাল নাগাদ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হয়ে যাবে এবং সেটি বাংলাদেশের জন্য গেম চেঞ্জারের ভূমিকা রাখবে তিনি বলেন বিশেষত অবকাঠামো খাতের উন্নয়নে অনেক কাজ হচ্ছে এর সঙ্গে দুই সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হবে শনিবার রাজধানীর আগরগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী অ্যানমারি ট্রিভিলিয়ান সহ চার সদস্যের প্রতিনিধি দল তারা ক্যাম্পের চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখেন শনিবার সকাল সাড়ে দশটায় প্রতিনিধি দলটি উখিয়ায় পৌঁছান বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ এর আগে সকাল নটার দিকে প্রতিনিধি দলটি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন যুক্তরাজ্যের ঢাকাস্থ দূতাবাসের high commissioner H E Robert Chatterton Dickson ও মিয়ানমারের ঢাকাস্থ দূতাবাসের পরিচালক মোহাম্মদ বারিকুল ইসলাম প্রতিনিধি দলটি আট নম্বর আশ্রয় শিবির পরিদর্শন ছাড়াও আঠারো নম্বর এবং বিশ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন কক্সবাজার শহরে শান্তি সমাবেশ করেছে জেলা ও পৌর আওয়ামী লীগ শনিবার শহরের দেখি পাড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় শহর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মুস্তাফা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সরকারের উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বক্তারা উখিয়াই প্রাথমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করেন এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন আখন্দ কর্মশালায় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে নতুন কারিকুলাম ও প্রদত্ত সিলেবাসের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র মূল্যায়ন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে Ukhiya Nurul Islam Chowdhury technical BM e school and college ও নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি সম্মিলন গতকাল অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এ সময় রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজরুল আলম উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় টেকনাফে অভিযান চালিয়ে মালিকবিহীন পাঁচশো পঁচাশি বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন সেরাদ্বীপ কেয়াবন এলাকায় অভিযান চালায় এ সময় বিশেষ কায়দায় লুকায়িত পঁচিশটি পরিত্যক্ত বস্তা তল্লাশি চালিয়ে এসব মত জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করে station commander lieutenant Ragib Tanjum জানান জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে